আর ওকে আজকে আমরা কথা বলবো হচ্ছে ফাইবার লেভেল নিয়ে যেহেতু আমরা আমাদের কালকে সবারই কম বেশি লেভেল আপ এবং লেভেল ডাউন দুইটাই হবে তো তো আজকে সেজন্য আমি আসলে ফাইবারের লেভেল নিয়ে কথা বলতেছি কারণ আমার এটা হচ্ছে চার নাম্বার অ্যাকাউন্টও আল্লাহ রহমতে এ মাসে মানে কালকে লেভেলে চলে যাবে দেখেন মোটামুটি এখানে আমি এই সেকেন্ড অ্যাকাউন্টে চারশো তো সরি নয়শো আশি ডলার ইনকাম হয়েছে এটা আমার আরেকটা অ্যাকাউন্ট আমি এই অ্যাকাউন্টের লেভেলে চলে যাবে আপনারা জানেন আমার অনেকগুলো অ্যাকাউন্ট ঠিক আছে আমি এখানে ফিড বাইরে কাজ করি তো মোটামুটি চোদ্দটা কাজ করছি কিন্তু সবগুলো মানে বড় বড় কাজ তো এখানে দেখতেই পাচ্ছেন এটা এখন কালকের লেভেলে চলে যাবে এখানে আমার যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে এটা সমস্যা ছিল তো এখানে দেখেন লেভেল অনেক গেলে কিছু রিকোয়ারমেন্ট আছে আপনাকে অবশ্যই ইন ইনবক্স বা রেসপন্স টাইমটা মেবি আপনাকে নব্বই পার্সেন্ট থাকতে হবে ষাট দিনেরটা হিসাব হবে ধরেন আজকে পনেরো তারিখ টোটাল মানে গত যে আরেক মাস গেছে সেই মাস দিয়ে টোটাল ষাট দিনের হিসাব হবে যে আপনার আদৌ ষাট দিন হয়েছে কি না ষাট দিনের রিকোয়ারমেন্টটা আপনার ফ্লাপ হয়েছে কিনা বা আপনার ষাট দিন যে ষাট দিনে আপনি কতগুলো রেসপন্স করতে পারছেন বায়ার আপনাকে এস এম এস দিয়েছে সেটা তাড়াতাড়ি রেসপন্স করতে পারছেন সেটাই এখানে বলছে যদি আপনার এটা নব্বই পার্সেন্টের নিচে চলে আসে তাহলে কিন্তু আপনি লেভেলটা পাবেন না তো এখানে দেখেন আরও লেখা আছে অর্ডার কমপ্লিশন রেট এটাও যদি আপনার উননব্বই পার্সেন্ট হয় তারপরে কিন্তু আপনি লেভেল পাবেন না এটা ষাট দিনের হিসাব হয় তো টোটাল ষাট দুই মাসের হিসাব হয় তো এখানে দেখেন আমার এটা একশোতে একশো আছে তো অন টাইম ডেলিভারিটা আপনাকে নব্বইয়ের উপরে হতে হবে এটাও দেখেন আমার অন টাইম ডেলিভারি নব্বইয়ের উপরে আছে রেটিং থাকতে হবে আপনি এখানে রেটিং নিয়ে কারো কারো সমস্যা হয় কেউ কেউ মনে করেন ফাইভ স্টার পায় না ফাইভ স্টার না পাইলে কারো কারো seven four point four point সেভেনের নিচে চলে যায় যদি নিচে চলে যায় তাহলে কিন্তু আপনি লেভেল পাবেন না কারো ক্ষেত্রে এটা ফিল আপ নাও হতে পারে এরকম গ্রিন যদি না হয় তাহলে আপনাকে যেটা করতে হবে মানে আপনার অনেক রিভিউ সেলার আছে যারা রিভিউ বিক্রি করে তাদের কাছ থেকে একটা রিভিউ নিলেই এটা ফিল আপ হয়ে যাবে কারো কারো ক্ষেত্রে এটা হয় না যেমন আমারই হয়েছিল না আমি মাঝখানে কয়েকটা আবার কাজ করলাম না করলে <laughs> আমারও হইতো না কারণ হচ্ছে মাঝখানে আমার এক প্রায় এক মাসের মতো কাজ পাইছি কিন্তু বাইরের রিভিউ দেয় নাই ঠিক আছে রিভিউ না দেওয়ার কারণে আমার এটা এই সমস্যাটা হয়েছে মনে করেন পরে আমি আজকে আবার একটা ক্লায়েন্টের রিকোয়েস্ট করলাম যে তুমি আমাকে অর্ডারটা করো আমার এই মাস এই একটা অ্যাকাউন্ট লেভেলে যাবে তো ঠিক ও আমাকে বললো ঠিক আছে ই করো কাস্টমার পাঠাও আমি তোমাকে রিভিউ দিচ্ছি তো ও এটা দেওয়ার পরে আমার মূলত এটা পূরণ হয়ে গেছে ঠিক আছে তো এটা আমার এই তিনটা কিন্তু চারটা কিন্তু আমার কমপ্লিটলি হয়ে গেছে ঠিক আছে এই চারটা যদি কমপ্লিট হয় কারো ক্ষেত্রে এখানে যদি না দেখায় আপনি ফোনটা দেখবেন যে আপনার এটা এটা ঠিকঠাক আছে কিনা যদি ফোনটা দেখেন তাহলে আপনি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যদি এটা ফাইভ স্টার রেটিং দেখায় তাহলে আপনি লেভেলটা পাবেন তো এখানে তো কমপ্লিট অ্যাড তো এখানে আরও কিছু অপশন আছে আপনি এখানে দেখতে পারেন সেলিং তারপর অর্ডার অর্ডারটা যদি দেখেন রিসিভ অ্যান্ড কমপ্লিট লাস্ট এখানে এই কয়টা হলে হয়ে যায় অত কিছু লাগে না এগুলো আর্নিংটা ম্যাটার করে অর্ডার এখানে আপনাকে আরও কিছু বলতে যে কমপ্লিট ষাট দিনের মধ্যে অর্ডার কমপ্লিট আছে কিনা সেটা দেখবে order order receive and complete last মানে টোটাল আপনার অল টাইম মিলে যদি আপনাকে দশটা অর্ডার কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি লেভেলটা পাবেন তো আর্নিং অবশ্যই আপনাকে চারশো ডলার হতে হবে আমি যদি লেভেলের রিকোয়ারমেন্টটা দেখাই সেটা এটা আমার এটা আমি দেখাচ্ছি লাইভে যাতে আপনারা একটু পরিষ্কারভাবে বুঝতে পারেন এখানে ডেস উইদাউট ওয়ার্নিং যদি কোনো ওয়ার্নিং থাকে সেখানে এই গ্রিন লেখাটা থাকবে না বা গ্রিন এটা থাকবে না তো এটা এই কয়টা প্রবলেম হলে কিন্তু আপনি করতে পারেন আমি এটা কেটে দিই তো আমার এখানে দেখেন লেভেল ওয়ান লেভেল টু এবং টপ রিলেটেড সেলার হওয়ার কিছু রিকোয়ারমেন্ট এগুলো বলা আছে তো আমি প্রথমে আপনাদেরকে লেভেল সম্পর্কে মোটামুটি বুঝালাম তারপরে একটু দেখেন অ্যাক্টিভ থাকতে হবে ষাট দিন মাস্ট বি কমপ্লিট করতে হবে দশটা অর্ডার আর্নিং করতে হবে চারশো ডলার তাহলে আপনি লেভেল পাবেন রিকোয়ারমেন্ট আচ্ছা, এটা হচ্ছে লেভেল লেভেল ওয়ান বা টু অথবা টপ রিলেটেড হতে গেলে আপনার এইগুলোর রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে তো যেহেতু আমার লেভেল ওয়ান যাইতেছে তো আমার এইগুলোর রিকোয়ারমেন্ট হবে তো আর্নিং চারশো ডলার হবে আমার তো নয়শো আশি ডলার মেবি তো তো মিনিমাম রেটিং থাকতে হবে আপনাকে ফোর পয়েন্ট সেভেন এর উপরে থাকতে হবে ষাট দিনেরটা হিসাব হবে যদি এটা কম থাকে তাহলে আপনি লেভেল পাবেন না ডেলিভারি রেসপন্স রেট এগুলো একশো থাক নব্বই থাকতে হবে নব্বই নব্বই দেখেন score order completion rate delivery score receive warning তিরিশ দিনের মধ্যে থাকা যাবে না এই কয়টা থাকলে আপনি লেভেল অন পাবেন এবার দেখেন টু এটি হলে আপনি মোটামুটি এখানে আবার কিছু বলতেছে লেভেল অন পেলে আপনি কী পাবেন ফাইবার আপনাকে কি এক্সট্রা অফার দিবে বা কি এক্সট্রা পাবেন আপনি ক্রিয়েট আপ টু দশটা অ্যাক্টিভ গিক তৈরি করতে পারবেন add extra service per gig per মানে পার গিকে এক্সট্রা সার্ভিস দিতে পারবেন চল্লিশ ডলার মানে এক্সট্রা কাজের জন্য নিতে পারবেন চল্লিশ ডলার পর্যন্ত তো ক্রিয়েট কাস্টম অফার তৈরি করতে পারবেন মিনিমাম দুই হাজার ডলার পর্যন্ত উইড্রো সরি এটা হচ্ছে উইড্রো ইয়োর আর্নিং আফটার চোদ্দো ডে এটা আপনার আমাদের এটা যেমন অনেক দিন সময় লাগতো লেভেল অন ছাড়া কিন্তু এটা এখন চোদ্দো দিন লাগবে যদি লেভেল অন পান সেটা চোদ্দো দিনের মধ্যে আপনার ফান্ডিং ক্লিয়ার হয়ে যাবে যদি টাকা পেন্ডিং থাকে সেটা এবার লেভেল টু এর রিকোয়ারমেন্টটা যদি দেখেন অ্যাক্টিভ থাকতে হবে একশো লাস্ট একশো বিশ দিন কমপ্লিট লেস্ট মানে কমপ্লিট কমপ্লিট লাস্ট অ্যাটলিস্ট আপনাকে পঞ্চাশটা অর্ডার কমপ্লিশন করতে হবে অল টাইম মিলে যতগুলো অর্ডার আছে টোটাল পঞ্চাশটা আর্নিং করতে হবে দুই হাজার ডলার আর মিনিমাম রেটিং থাকতে হবে আপনাকে ফোর দশমিক সেভেন ওইটা আগের মতোই আরগুলো বাকি সেম নব্বই দিন আর receive your earning over receive your on earning over thirty days ঠিক আছে এগুলো রিকোয়ারমেন্ট হইলে আপনি কমপ্লিটলিভাবে লেভেল টু পাবেন একটু ভালো করে দেখেন আর কি কি পাবেন এখানে ক্রিয়েট আপ টু বিশটা গিক তৈরি করতে পারবেন এক্সট্রা আপনার গিকের মধ্যে এক্সট্রা দিতে পারবেন পঞ্চাশ ডলার পর্যন্ত আর ক্রিয়েট কাস্টমার অফার তৈরি করতে পারেন বিশ হাজার ডলার পর্যন্ত এনজয় কাস্টমার সাপোর্ট ওকে যে কোনো সময় কোনো মানে কোনো প্রবলেমে বললে সেটা কাস্টমার সাপোর্টের সাথে কথা বলে সলভ করে নিতে পারবেন এটাও উইড্রো হবে চোদ্দ দিনের মধ্যে তো এবার যদি টপ রিলেটে যান টপ রিলেটে আসলে অনেকগুলো সমস্যা হয় ঠিক আছে টপ রিলেটেড আপনি সবগুলো রিকোয়ারমেন্ট হওয়ার পরেও আপনাকে ই দেয় না আর কি মানে টপ রিলেটেড ব্যাচটা দেয় না কারণ হচ্ছে এখানে তাদের কিছু মেনটেন আছে যেমন আমাদের অনেকে আছে আমি অবশ্য টপ রিলেটেড হই নাই এমতরি তো যারা আছে আমাদের অনেকজনের লেভেল টপ টেরিয়ার সেলার হয়েছে তাদের যেটা হয়েছে তারা সব কিছু রিকোয়ারমেন্ট ফ্লাপ হওয়ার পরেও লেভেলের ব্যাস পায় না পরে কাস্টমার সাপোর্টের সাথে কথা বলে বলে যে অপেক্ষা করুন নেক্সট বারে আবার ট্রাই করেন রিপ্লাই করেন হবে তারপরে দুই তিনবার করার পরে যেটা হয়েছে লাস্টের বারে যা হয়েছে ঠিক আছে আপনারা এগুলো অবশ্যই দেখতে হবে এখানে একশো আশি দিনের ই থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে সেলার কমপ্লিট লাস্ট একশোটা অর্ডার কমপ্লিট করতে হবে দুই হাজার ডলার মানে সরি দুই বিশ হাজার ডলার আর্ন করতে হবে বিশ হাজার ডলারের উপরে আর্ন করতে হবে রেটিং থাকতে হবে ফোর পয়েন্ট সেভেন স্টার তারপরে ডেলিভারি নব্বই বাকিগুলো সেম রিসিভ আর্নিং ওভার তিরিশ ডে ওকে আর বাকিগুলো আপনি কি কি পাবেন ক্রিয়েট তিরিশ দিনে অ্যাক্টিভ তিরিশটা গিক তৈরি করতে পারবেন এক্সট্রা অনেকগুলো দিতে পারেন একশো ডলার পর্যন্ত এক্সট্রা দিতে পারবেন কাস্টমার পার তৈরি করতে পারেন বিশ হাজার ডলার এনজয় সাপোর্টের সাথে যে কোনো সময় কোনো প্রবলেমে পড়লে আপনি পাইরুটি পাবেন ঠিক আছে লেভেল টু আর এখানে আপনি পাইরুটি পাবেন সাপোর্ট টিমের সাথে দেখেন পাইরুটি দেওয়া আছে আপনি আপনি সাপোর্ট টিমের সাথে খুব ভালোভাবে ই পাবেন আপনাকে মূল্যায়ন করবে আর কি withdraw your earning after seven days আপনি সাত দিনের ভিতরে আপনার টাকাটা যদি পেন্ডিংয়ে থাকে সেটা তুলতে পারবেন আশা করি এইটুকে আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে এগুলা কেমনে হয় আর কি কি মানে রিকোয়ারমেন্ট হলে আপনি level one level two level top related seller হতে পারবেন তো সবার জন্য দোয়া রইল আপনারা দ্রুত level one level two top related seller হয়ে যান তো এখান থেকে মোটামুটি আপনারাও আপনার কেরিয়ার করতে পারবেন এটা খুবই ভালো একটা জায়গা তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন যদি আপনাদের উপকৃত হন আমার কথাগুলোতে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন তো আজকের মতো আমি এখানেই স্টপ হয়ে যাই ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ